আমার টাকায় আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু এই স্লোগানকে সামনে রেখে উদ্বোধন করা হলো বাংলাদেশের পদ্মা সেতু তবে দুই যুগ আগে এ সেতুর পরিকল্পনা শুরু হয়েছিল সেই পদ্মা সেতুর উদ্বোধনের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের এক তৃতীয়াংশ জেলা রাজধানী ঢাকা এবং বাকি অংশের সঙ্গে সড়ক পথে যুক্ত হয়ে গেল বেলা পৌনে বারোটার দিকে সেতুর মাওয়া প্রান্তের টোল প্রদান করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বারোটার দিকে মাওয়া প্রান্তে একটি উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি উদ্বোধনের আগে মাওয়া প্রান্তে এক সুদী সমাবেশে দেয়া বক্তব্যে শেখ হাসিনা বলেন শত প্রতিকূল অবস্থার মধ্যে এই সেতু নির্মাণের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এরই ফলশ্রুতিতে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আফজাল হোসেন সরকার রিপনের উদ্যোগে চান্দনা চৌরাস্তায় আলোচনার র্যালি ও দোয়া তবারক বিতরণের আয়োজন করা হয় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট আজমতুল্লাহ খান অনুষ্ঠান সঞ্চালনা করেন তেরো নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা বক্তব্য রাখেন খোরশেদ আলম সরকার কবির আহমেদ মন্ডল সহ আরও অনেকেই এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা professor Abdul Bari Kadir Mondal M A Kadir Sheikh Rahis Uddin Mohammad Abul Hossain Mohammad Mofiz Uddin Masudur Rahman Sajal Selina Younis Mosharraf Hossain Sourav Lutfur Rahman Kallol Mohammad Mosharraf Hossain Anisur Rahman Mohammad Mujibur Rahman Salauddin Kohinoor Bikash Sarkar সহ অসংখ্য নেতাকর্মীরা সহিংসতা এড়াতে তৎপর ছিল বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মালিক খসরু সাহেবের পদক্ষেপ তার কার্যক্রমে সন্তুষ্ট হয়েছেন নেতাকর্মীরা